now we are above the clouds let's see wow. We are above the clouds. দর্শক শেষ হলো আমাদের থানচি রিসোর্ট এই ছিল আমাদের চাঁদের গাড়ি রেডি রিতাজ রিয়ানা দিয়া সবাই উঠে বসেছে পিছে আমরা উঠব পরিবেশটা খুব সুন্দর ছিল আবার কখনো সুযোগ হলে আবার আসবো ইনশাল্লাহ তাহলে যাচ্ছি কক্সবাজারের দিকে আমরা এখান থেকে যাব প্রথমে কদম ওখানে বিজিবি ক্যাম্পে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর আবার রওনা হব বাজারের দিকে ওখানে গিয়ে আমি আবার ভিডিও দেব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আমরা এখন যাচ্ছি কক্সবাজার আলিকদম হয়ে যাব প্রথমে যাব আলিকদম চান্দের গাড়িতে আমরা সবাই দৃশ্য সব একই রকম চারিদিকে বড় বড় গাছপালা ঝোপঝাড় জঙ্গল পাহাড় সেগুন গাছ সুন্দর গন্ধ আমার শিশুকালটা কেটেছে চিটকং ক্যান্টনমেন্ট তো ওখানেও ঠিক একই রকম পরিবেশ ছিল বছর পর আবার আমি সেই পুরনো পরিবেশের ছোঁয়া পেলাম সেই গন্ধ পেলাম দেখুন পাহাড়ের গায়ে মেঘ আলিকদম গিয়ে আবার দেখা হবে আমরা এখন যাচ্ছি মেঘের মধ্য দিয়ে These are not fog, these are clouds. আমরা এখন থেমেছি একটি চেক পয়েন্টে বিজিবির চেক পয়েন্ট চারিদিকে কুয়াশা very low visibility above the clouds. Let's see. মনি দাঁড়াও দাঁড়িয়ে দেখো We are above the clouds. please come and visit. সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি ডিম পাহাড়ের পাদদেশে এখান থেকে এটা হচ্ছে দেখুন সাইনবোর্ড বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কলেজ সাইনবোর্ড এই হচ্ছে ওটা হচ্ছে ডিউ পাহাড় আমরা এখানে গাড়ি থামিয়েছি এই দৃশ্যটা দেখার জন্য ওই ওটা হচ্ছে ডিম পাহাড় আর এই দেখুন we are above the cloud এই অভিজ্ঞতা আপনি বিমান থেকেও পাবেন না you can see how the clouds are passing through the hills এসেছি আলিবদম এখানে বিজিবির একটা রিসোর্টে আমরা উঠেছি সুন্দর রুম বেড এই হচ্ছে আয়না এই হচ্ছে ওয়াশরুম সব ধরনের ব্যবস্থা আছে যদিও আমরা এখানে মাত্র ঘন্টাখানেক থাকবো বেশিক্ষণ থাকার কোনো প্ল্যান নেই এখান থেকে আমরা একটি মাইক্রোতে করে রওনা হব কক্সেস বাজার তো মনে হচ্ছে এখানে এক দু রাত থাকতে পারলে ভালোই হতো হ্যাঁ, একটি ব্যালকনি আছে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আসার সাথে সাথে আমরা পেয়েছি কিছু ড্রিঙ্ক রিফ্রেশ হওয়ার জন্য প্রিয় দর্শক আমরা এসে করেছি বাজার দ্য হোটেলটার নাম হচ্ছে হোটেল দ্য কক্স টুরে বিচের একদম পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা এখন লাগেজ নামাবো অনেক কাজ বাকি আছে ভিডিও করছি হচ্ছে হচ্ছে দুপুর দুটা থেকে আর চেক আউট হচ্ছে প্রত্যেকের এনআইডি দরকার হবে সে সাথে যাদের আইডি নেই বাইরে থাকে পাসপোর্ট কপি আমাদের চেক ইন হয়ে গেছে কি কার্ড পেয়ে গেছে এখন ফ্রন্ট ডেস্ক থেকে আমরা বললাম লোক দেওয়ার জন্য যারা আমাদের এই মালগুলি আমাদের লাগেজগুলি নিয়ে রুমে রাখবে তো আমরা দুটো রুম নিয়েছি দুটো রুমের মধ্যে একটা হচ্ছে হানিমুন স্যুট আর দ্য নর্মাল রুম সে হানিমুন স্যুটটা রেডি আছে নর্মাল স্যুটটা একটু পরে রেডি হবে যেহেতু চেক আউট আছে টুয়েলভ থার্টি আর আমাদের চেক ইন হচ্ছে টুয়েলভ থার্টি তো আমরা যে রুমটা রেডি আছে হানিমুন স্যুট ওইটাতে আমাদের লাগেজগুলি নিয়ে যাব তো এই হচ্ছে এন এখানে আপনি বলবেন লাগেজ নেওয়ার জন্য আর চেক ইন হচ্ছে এখানে मोहम्मद अर्रू में यही से लिफ्ट রুম বসার রুম আর বাইরে কিছু দৃশ্য সমুদ্র দেখা যায় না অনেক দূরে দেখা যায় তারপর টিভি আছে একটা ব্যালকনি আছে এখানে